হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি পাই নেটওয়ার্কের যে কয়েনটা রয়েছে পাই কয়েন আপনারা জানেন ইতিমধ্যে পাই সারা বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে এবং পায়ে নিয়ে অনেকের অনেক কিউরিয়াসিটি রয়েছে এবং আমার চ্যানেলের যারা দর্শক বন্ধু রয়েছেন আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকে রয়েছেন যারা পায়ে মাইন্ড করছেন এবং তাদেরও অনেক কোশ্চেন আছে যেটা আমাকে অনেক সময় তারা কমেন্টে বা আমাকে ইনবক্সে অথবা টেলিগ্রামে করেছেন তার মধ্যে বেশিরভাগ প্রশ্ন ছিল যে পাই নেটওয়ার্কের প্রাইস কি হতে পারে আমি আজকে পাই নেটওয়ার্কের প্রাইস নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব পাই নেটওয়ার্কের সম্ভাব্য প্রাইসটা কি হতে পারে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করছি তো এইটা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন সাইটের বিভিন্ন অর্গানাইজেশনের যারা ক্রিপ্টোর সাথে সম্পৃক্ত এই ধরনের বিভিন্ন সাইট বা অর্গানাইজেশনের যে চিন্তাভাবনা রয়েছে পাই নিয়ে বা নতুন কয়েন নিয়ে বা আপকামিং লঞ্চ কয়েন নিয়ে সেই সব থিওরির উপরে ভিত্তি করে সেই সব রিসার্চের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে মনে রাখতে হবে যে কোনো কয়েন বা টোকেন লঞ্চ হওয়ার আগে তার হান্ড্রেড পারসেন্ট রাইট প্রাইস কেউ বলতে পারবে না কেউ না এটা শুধুমাত্র যখনই কোনো মার্কেটে লিস্টেড হবে তখনই সেখানের প্রাইস জানা যাবে কারণটা হচ্ছে কি যখন কোনো কয়েন বা টোকেন কোনো মার্কেটে লিস্টেড হয় সেখানে সেটার প্রাইস নির্ভর করে তার কতটা ট্রেডিং হচ্ছে তার উপরে তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে ট্রেডিং শুরু না হলে প্রাইস কি হতে পারে প্রাইস তার কোনো প্রাইসই নাই এখনও পায়ের কোনো প্রাইস নাই তবে সম্ভাব্য প্রাইস কি হতে পারে সেইটা নিয়ে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো চলুন শুরু করা যাক প্রথমে বলি গুগল কি বলেছে আমি গুগলে যখন সার্চ করেছিলাম পাই প্রাইস প্রেডিকশন দুই দিয়ে গুগলে এখানে বলেছে on twenty four January digital coins Pi Network price prediction calculated at that the coins price could rise from an average of zero point zero on against the US dollar in two thousand twenty two and zero point zero on five by two thousand twenty five over the longer term it predicted the pie price could average 0.024 by 2028 অর্থাৎ জানুয়ারির চব্বিশ তারিখ পর্যন্ত পাই প্রেডিক্ট করেছে যে পাই যখন লঞ্চ হবে তখন ইউএস ডলারের বিপরীতে পায়ের প্রাইস হতে পারে zero point zero on USD dollar আর দুই হাজার বাইশের কোনো একটা সময়ে এটা হয়তো লঞ্চ হয়ে যেতে পারে এবং এই এই প্রাইসটা ইনক্রিজ করতে পারে দুই হাজার পঁচিশে যেটা তখন হতে পারে zero point zero one five এবং তারপরে দুই হাজার আঠাশে যদি এটাকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী প্রেডিক্ট করা যায় তাহলে এটার প্রাইস হতে পারে zero point zero two four এটা হচ্ছে গুগলের প্রেডিকশন গুগল প্রেডিক্ট করে থাকে বিভিন্ন অর্গানাইজেশনের প্রেডিকশনের ভিত্তিতে যেমন গুগলে যাদের যেসব স্পেশালিস্টের ব্লগ রয়েছে বা যেসব ক্রিপ্টো সংক্রান্ত অর্গানাইজেশনের সাইট রয়েছে তারা যেভাবে প্রেডিক্ট করে প্রেডিক্ট করে যে ফলাফলটা দেয় সেইটার উপরে বেস্ট করে গুগল যে কোনো একটা কিছুর সারাংশ দাঁড় করায় এটা হচ্ছে সেই সারাংশটা এটা শুধু আমাদেরকে শো করার জন্য এইটার কোনো রকম কোনো ভ্যালু এখনও নেই বা কোনো রকম কোনো নিশ্চয়তা এখনও নেই তবে এইখানে আমরা এতদিন ধরে শুনে আসছি আপনারাও দেখে থাকবেন অনেক ভিডিওতে অনেক ধরনের প্রেডিক্ট করা হচ্ছে পাই টেন ডলার হতে পারে পাই ওয়ান ডলার হতে পারে কোনো কোনো ইউটিউবার বলছেন পাই হান্ড্রেড ডলার হতে পারে এমনকি আমি এমন ভিডিও দেখেছি ইউটিউবে যেখানে বলা হয়েছে পাই থ্রি হান্ড্রেড ডলারও লঞ্চিং প্রাইস হতে পারে এটা তো সম্পূর্ণ অসম্ভব আমার মনে হয় এইখানে যে প্রাইসটা দেখা যাচ্ছে এটা কিন্তু বিশ্বাসযোগ্য এই ধরনের একটা প্রাইস হতে পারে আমি আমি এই প্রাইসটা বিশ্বাস করি কেন বিশ্বাস করি সেটা আস্তে আস্তে ভিডিওর পরের দিকে আপনারা বুঝতে পারবেন আমিও মনে করি যে এটা সম্ভব তবে ক্রিপ্টোকারেন্সিতে হতে পারে না এমন কিছু নেই অনেক কিছুই ঘটতে পারে এর চেয়ে কমও হতে পারে আবার আকাশ ছোঁয়াও হতে পারে যে কোনো কিছু ক্রিপ্টো মার্কেটে ঘটতে পারে ক্রিপ্টো মার্কেটে কখন কি ঘটবে এটা প্রেডিক্ট করা আসলেই হান্ড্রেড পার্সেন্ট প্রেডিক্ট করা আসলেই অসম্ভব তবে ধারণা করা যায় কিছুটা যে কি হতে পারে চলুন পরের স্টেপে যাই ক্যাপিটাল ডট কম নামে একটা ওয়েবসাইট রয়েছে যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন তথ্য বিভিন্ন রিসার্চ এর ফলাফল বিভিন্ন সময় প্রকাশ করে থাকে তারা প্রিলন্স কয়েন নিয়েও কাজকর্ম করে প্রিলন্স কয়েনের যে মুভমেন্ট রয়েছে সেটাকে তারা পর্যালোচনা করে প্রিলন্স কয়েনের পেছনে যে কোর টিম রয়েছে সেই কোর টিমের অ্যাবিলিটি কোর টিমের অ্যাক্টিভিটিস তারা পর্যালোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করে তাদের থেকে আমি একটা তথ্য এখানে আপনাদের জন্য রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে এইসব তথ্যগুলো আমি একটু বড় আকারে সাইটে কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন আর তাছাড়া এইসব এইসব সাইটগুলো যদি আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন সেখান থেকে ওইসব তথ্যগুলো দেখতে পাবেন আমি শুধু আপনাদের বোঝানোর জন্য একটু এক্সপ্লেন করছি এখানে তারা লিখেছে capital mostly examines the validity of the Pi Network open main net being launch in the future and their outlooks is extremely positive এখানে বলেছে যে তাদের যে আউটলুক রয়েছে পায়ের যে কাজকর্ম রয়েছে সেটা নিঃসন্দেহে positive among the reasons why the think the Pi coin is not a scam এইসব কারণে মনে হচ্ছে যে পাই প্রজেক্টটা স্ক্যাম হতে পারে না they listed the expansion of the ecosystem with its Pi browser and Pi wallet and various activities and projects them organise for the community already আপনারা জানেন পাই ওয়ালেট নিয়ে এসেছে পায়ের বিভিন্ন মল সম্পর্কে আপনারা শুনেছেন পাই চেইন মল আপনারা পাই ব্রাউজারের মধ্যে দেখতে পাবেন এইসব কার্যাবলী বিবেচনা করে ক্যাপিটাল ডট কমের মনে হয়েছে যে পাই স্ক্যাম হতে পারে না তবে তারা এখানে কোনো প্রাইস প্রেডিকশন করেনি তারা বলেছে they don't make an actual Pi coin price prediction and say that the value of the cryptocurrency will heavily depend on its popularity among investors and it's something that is impossible to predict বলেছে যে পাইকয়েনের এখনও কোনো প্রাইস প্রেডিক্ট করা সম্ভব নয় এটাই হচ্ছে বাস্তব সত্য কথা কারণ একটা ক্রিপ্টোকারেন্সির কি ভ্যালু হবে সেটা নির্ভর করে তার কত পপুলারিটি আছে তার কত ইউজার রয়েছে তার পেছনে কতজন ইনভেস্টর রয়েছে যত বেশি ইনভেস্টর আসবে যত বেশি ইনভেস্ট হবে কয়েনটা যত বেশি বাই হবে মার্কেটে লিস্টেড হওয়ার পরে ক্রিপ্টো মার্কেটে লিস্টেড হওয়ার পরে তত বেশি এটার প্রাইস ইনকারেজ করার সম্ভাবনা রয়েছে এটা প্রেডিক্ট ইয়ে, করা মানে ধারণা করা অসম্ভব এটা বলছে ক্যাপিটাল ডট কম এরপরে আরেকটা সাইটের তথ্য যদি আমি আপনাদেরকে দেখাই ডিজিটাল কয়েন প্রাইস নামে একটা সাইট রয়েছে তারা বলেছে the only source we have found that has made a alignment Pi coin price prediction is Digital Coin Price they think Pi will hit zero point double zero nine by the end of 2022 and reach 0.015 in 2025 তারা বলছে যে তাদের যে গবেষণা তারা সেটাতে মনে করছে যে হতে পারে দুই হাজার বাইশের শেষের দিকে Pi zero point double zero নাইনে হিট করতে পারে এবং তারপরে দুই হাজার পঁচিশের দিকে এটা জিরো পয়েন্ট জিরো অন ফাইভে পৌঁছাতে পারে দেখুন এই প্রাইসটার যে তারা যে প্রাইসটা প্রেডিক্ট করেছে পায়ের সম্পর্কে এই প্রাইসটার সাথে কিন্তু গুগল যে প্রেডিকশনটা দিয়েছিল প্রথমে আমি দেখিয়েছিলাম সেই প্রেডিকশনের একটা মিল রয়েছে গুগলও বলেছিল যে zero point zero one five একটা সময় পায়ের প্রাইস হতে পারে কিন্তু এখানে তারা লঞ্চিং প্রাইস যেটা বলেছে সেটা হচ্ছে zero point double zero nine এটা বেশ কম হতে পারে তারা হয়তো বিভিন্ন রিসার্চ থেকে অবশ্যই তারা রিসার্চ করে কারণ আমি দেখেছি তাদের সাইটে অনেক ইউজার রয়েছেন এবং ইউজাররা তো শুধু শুধু সেখানে আসে না সাইটটা যেহেতু অনেক পুরনো সেখানে অনেক ইউজার রয়েছেন যারা অ্যাক্টিভ ইউজার থাকেন অবশ্যই তাদের একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে মার্কেটে এবং ভ্যালুটা কিছু রিসোর্স ঠিকঠাক দেওয়ার ফলেই ক্রিয়েট হয় এমনি এমনি ক্রিয়েট হয় না এটাকে মোটামুটি আমরা ধরে নিতে পারি এটা একটা গুড প্রেডিকশন মোটামুটি এই ধরনের একটা রেঞ্জের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট ওয়ান বা zero point zero two five এই ধরনের একটা রেঞ্জের মধ্যে পাই থাকবে লঞ্চিং প্রাইস পায়ের যখন পাই যখন লঞ্চ হবে যদি দু হাজার বাইশে লঞ্চ হয় তাহলে হয়তো এইরকম একটা প্রাইসে লঞ্চ হবে এরপরে আস্তে আস্তে এটা ডেভেলপ করবে তবে পাই অবশ্যই ডেভেলপ করবে কারণ আপনারা জানেন পাই কোর টিমের পেছনে যারা কাজ করছে কোর টিমে যারা কাজ করছে তারা মোটামুটি বেশ ভালো ভালো পজিশনের মানুষ তাদের মোটামুটি ক্রিপ্টোকারেন্সি নিয়ে বেশ ভালো যোগ্যতা রয়েছে এবং পায়ের অ্যাক্টিভিটিসও খুব ভালো ইতিমধ্যে তারা অনেক কিছু নিয়ে এসেছে আর আশা করা যাচ্ছে পায়ের যে বড় একটা কমিউনিটি তৈরি হয়েছে এই কমিউনিটির মধ্যে অনেক ইনভেস্টর রয়েছেন অনেকে খোঁজখবর রাখছেন পায়ের কারণ টুইটারে অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ইনভেস্টর অনেক বড় বড় মানুষ তারা পাইকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছেন বা পাই পাই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের পোস্টকে তারা রিটুইট করছেন এই সব ধারণা থেকে পাই যে আস্তে আস্তে ভালো গ্রো করবে ভবিষ্যতে পাই ভালো একটা পজিশনে যাবে এইটা মোটামুটি একটা ভালো ধারণা পাওয়া যায় এটার সম্পর্কে পাই যদি আপনারা লিস্ট হওয়ার সাথে সাথে সেল করে দেন তাহলে হয়তো সেই সময়টাতে আপনারা পায়ের সঙ্গে থাকতে পারলেন না আর যদি সেল করে না দেন আপনারা যদি পাইটাকে হোল্ড করেন তাহলে হয়তো ভবিষ্যতে যখন পায়ের একটা ভালো প্রাইস হবে তখন আপনারা ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন আমি কিসের ভিত্তিতে বলছি যে পাই ভবিষ্যতে হয়তো হয়তো একটা ভালো পজিশনে যাবে সেটা একটু আপনাদের দেখাবো আপনারা হয়তো বিটকয়েনের কথা শুনেছেন দুই হাজার আটে বিটকয়েন যখন লঞ্চ করে বিটকয়েন ছিল পৃথিবীর সবচেয়ে প্রথম ক্রিপ্টোকারেন্সি তাহলে প্রথম ক্রিপ্টোকারেন্সির সাথে নিঃসন্দেহে খুব কম মানুষই যুক্ত হয়েছিল বেশিরভাগ মানুষ এটাকে স্ক্যাম মনে করেছিল যারা স্ক্যাম মনে করেছিল তাদের মধ্যে আমি একজন স্ক্যাম মনে করাতে মানুষ কম যুক্ত হয়েছিল ইনভেস্টররা তাদের পয়সা সেখানে কম ইনভেস্ট করেছিল যার ফলে তখন পায়ের গ্রো করাটা বেশ কঠিন ছিল সেই অনুযায়ীও যদি আজকে এই সময়ে যখন পায়ের twenty five plus million user রয়েছে সেই সময়ে যদি সেই অনুযায়ীও পাই গ্রো করে বিটকয়েনের সেম যে পার্সেন্টেজ রয়েছে গ্রোথের সেই পার্সেন্টেজ অনুযায়ী যদি গ্রো করে তাহলে পায়ের প্রাইস কি হতে পারে এটার একটা প্রেডিকশন আমি আপনাদের দেখাচ্ছি দিচ্ছি এখানে একটা তথ্য রয়েছে এটা হচ্ছে কয়েন ডাটা ফ্লো ডট কমের একটা তথ্য আপনারা জানেন কয়েন ডাটা ফ্লো হচ্ছে মোটামুটি পপুলার মোস্ট পপুলার যে ক্রিপ্টো প্রেডিকশন সাইট রয়েছে বা ক্রিপ্টো গবেষণা করে এই ধরনের সাইট রয়েছে তাদের মধ্যে মোস্ট পপুলার একটা সাইট সেই সাইটটাতে আপনারা coin data flow dot com লিখে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইটটাতে একটা ভালো প্রেডিকশন রয়েছে এখানে তারা বলেছে if Pi network has one percent যদি পাই নেটওয়ার্ক ওয়ান পার্সেন্টও যায় of bitcoin's previous average grow per year bitcoin প্রতি বছরে প্রথম থেকে প্রতি বছরে অ্যাভারেজ যা গ্রো করেছে সেই তার ওয়ান পার্সেন্ট যদি পাই গ্রো করে তাহলে দুই সাল নাগাদ পায়ের প্রাইস হতে পারে one dollar thirty seven cent যদি দুই হাজার চব্বিশে ওই ওই গ্রোথই বজায় থাকে ওয়ান পার্সেন্ট হয় তাহলে দুই হাজার চব্বিশে প্রাইস হতে পারে one dollar forty one cent যদি দুই হাজার পঁচিশে সে একই গ্রোথ বজায় থাকে তাহলে ওয়ান ডলার ফর্টি ফাইভ সেন্টে যেতে পারে যদি দুই হাজার ছাব্বিশে সে একই গ্রোথ থাকে তাহলে one dollar forty eight cent পর্যন্ত পাই যেতে পারে দুই হাজার ছাব্বিশে যদি বিটকয়েন যা গ্রো করেছিল তার টু পার্সেন্ট গ্রো করে পাই লঞ্চ থেকেই তাহলে দু হাজার তেইশে এটার প্রাইস হতে পারে ওয়ান পয়েন্ট ফোর অন দু পর্যন্ত এটার প্রাইস যেতে পারে ওয়ান পয়েন্ট সিক্স ফোর যদি পাই ফাইভ পার্সেন্ট গ্রো করে বিট বিটকয়েন যা গ্রো করেছিল লঞ্চ থেকে যেদিন লঞ্চ হয়েছে সেদিন থেকে যেভাবে গ্রো করা শুরু শুরু করেছিল যত ইনভেস্টর তার মধ্যে জুড়েছিল যদি সেই রকম ইনভেস্টর পায়ের মধ্যে আসে মাত্র টু ফাইভ পার্সেন্টও সেই তুলনায় যদি ফাইভ পার্সেন্টও আসে তাহলে দু হাজার তেইশে পায়ের প্রাইস হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভ অন দু হাজার চব্বিশে হতে পারে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এর থেকেও অনেক বেশি হওয়া সম্ভব দু হাজার পঁচিশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন থ্রি আর দু হাজার ছাব্বিশে টু পয়েন্ট ওয়ান এইট এর নিচে আরও অনেক প্রেডিকশন রয়েছে আপনার সাইটটাতে গেলে দেখতে পাবেন আরও বিভিন্ন পার্সেন্টেন্সের প্রেডিকশন রয়েছে আমি এর নিচে আর যাচ্ছি না কারণ আমি মনে করি না যে পাই এত তাড়াতাড়ি এত ভালো কোনো প্রেডিকশন প্রাইস আমাদেরকে দেবে কারণ কোনো কারেন্সি মার্কেটে আসলে ইনভেস্টররা হুট করে জুড়ে যায় না আর সেখানে দুই চার পাঁচ ডলার দশ ডলার একশো ডলারের ইনভেস্টর জুড়লে কারেন্সির প্রাইস যে খুব একটা আপ ডাউন করবে সেটাও না বড় বড় ইনভেস্টর সেখানে জোড়ার প্রয়োজন রয়েছে যদি প্রাইসকে উপরে যেতে হয় এবং যারা ইনভেস্টর রয়েছে তারা অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস করবে একদম হান্ড্রেড পার্সেন্ট তারপরে তারা ইনভেস্ট করবে কোন মার্কেটে লিস্ট হলো সেই মার্কেটটার ভ্যালু কতটুকু সেই মার্কেটে কতজন ইনভেস্টর রয়েছে সেই মার্কেটে পাই কিভাবে মুভ করছে এইগুলো সব বিশ্লেষণ করে তারা ইনভেস্ট করবে এবং যদি ইনভেস্টর জোড়া শুরু হয়ে যায় যে কোনো কিছু করতে পারে বুম হয়ে যেতে পারে মার্কেট যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে যে কোনো প্রাইসে যেতে পারে তবে শুরুতে যখন লঞ্চ হবে তখন আমি মনে করি যে কয়েক সেন্ট হয়তো zero point zero one cent two cent highest হলে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট পর্যন্ত পাই লঞ্চ হতে পারে এবং তারপরে আস্তে আস্তে যত ইনভেস্টর জুড়বে যেহেতু বিশাল কমিউনিটি রয়েছে ইনভেস্টর জুড়তে সময় লাগবে না এবং যত ইনভেস্ট ইনভেস্টর জুড়বে তত দ্রুত পাই পায়ের প্রাইস হাই হতে পারে তাই আপনাদেরকে বলবো যদি আপনারা প্রাইস প্রেডিকশন সম্পর্কে মোটামুটি বুঝে থাকেন আজকে আমার ভিডিও থেকে হুমড়ি খেয়ে পড়বেন না বিক্রি করার জন্য যদি আপনি বিক্রি করার জন্য হুমড়ি খেয়ে পড়েন তাহলে হয়তো তার কিছুদিন পরে আপনাকে পস্তাতে হতে পারে কারণ ডিজিটাল কারেন্সি যেটা মোবাইলে মাইনিং হচ্ছে সেটা হচ্ছে পাই প্রথম এবং পাই হয়তো প্রথম মার্কেটে লিস্টেড হবে সেই অনুযায়ী পায়ের অনেক ইউজার রয়েছে যেটা একটা ক্রিপ্টোকারেন্সির প্রাইস ডেভেলপ করার জন্য সবচেয়ে বড় সাপোর্ট হিসাবে কাজ করে এবং পায়ের প্রাইস খুব দ্রুত অনেক উপরে যেতে পারে যাওয়ার সম্ভাবনা অনেক দেখা যাচ্ছে তখন হয়তো আপনাকে পস্তাতে হবে যদি আপনি প্রথমে এটাকে দুই চার পাঁচ ডলার ডলার দশ ডলার সেল করে দেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য ভিডিও শেষে একটা সুখবর রয়েছে আমি বেশ কয়েকটা ভিডিওতে এই সুখবরটা দিয়েছি আপনাদের জন্য আমরা একটা ব্লগ সাইট তৈরি করেছি যেখানে আমরা কিছু প্রিমিয়াম অনলাইন আর্নিং কোর্স যেটা আপনাদেরকে অনেক সময় অনেক জায়গা থেকে কিনে ব্যবহার করতে হয় কিনে শিখতে হয় কিছু প্রিমিয়াম সফটওয়্যার যেটা ম্যাক্সিমাম মানুষের অনলাইনে টুকটাক কাজের জন্য প্রয়োজন হয় এবং হ্যাভি কাজের জন্য প্রয়োজন হয় এবং এডিটেবল গ্রাফিক্স ডিজাইন সেই সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড ফাইল আমরা সেখানে ফ্রিতে দিচ্ছি আমাদের বিভিন্ন পোস্টের মধ্যে আপনারা ডাউনলোড লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবেন এই ব্লগ সাইটের লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে পাবেন সেখানে ক্লিক করে আপনারা আমার ব্লগ সাইট ঘুরে আসতে পাবেন পারবেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে এগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন লিঙ্কটাতে ক্লিক করুন দেখে আসুন আপনার কিছু প্রয়োজন সেখানে হয় কিনা এবং যদি প্রয়োজন হয় সেখান থেকে ডাউনলোড করে নিন আর সেই সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামে টেলিগ্রামে আমার একটা চ্যানেল রয়েছে এবং একটা গ্রুপ রয়েছে গ্রুপে আপনি আপনার প্রশ্ন লিখতে পারবেন আমাদের অ্যাডমিনরা ফ্রি হলে সেখানে আপনাকে উত্তর দেবে আর আমাকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমার একটা গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে পারেন সেখানে অনেকে রয়েছে আপনাকে সাপোর্ট করার জন্য এবং সেখান থেকে আপনি অনলাইনের আর্নিং করার মতো যে কোনো একটা পথ হয়তো সেখান থেকে পেয়ে গেলেও যেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন